আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই চারকোল পিল অফ মাস্ক সামনে পুজো আর পুজো মানে একটু সুন্দর করে সাজুগুজু করব ফেসটাকে একটু গ্লোয়িং করব এগুলো আমাদের মাথায় আসে সারা বছর কিন্তু এটাকে কেয়ার করি না পুজো আসলে এগুলো আমাদের মনে পড়ে তো পুজো এসেছে স্কিনটাকে গ্লোয়িং করবে তার সাথে সাথে কিন্তু ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডটাকেও রিমুভ করাটা খুব দরকার কারণ এগুলো থাকলে মেকআপটা একদমই খারাপ হয়ে যাবে মেকআপটা ভালো লাগবে না তো তাই জন্য আমি আজকে ব্ল্যাক হিট এবং হোয়াইট হিট রিমুভ কিভাবে করবে খুব চটজলদি সেটা তোমাদেরকে দেখাবো এই চারকল পিল অফ মাস্কটা দিয়ে একটা ভিডিও আছে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড রিমুভের যেটা আছে তোমার অন্য একটা পিল অফ মাস্ক দিয়ে সেটা বাড়ির ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবে তো সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেটাও করতে পারবে কিন্তু সেটা হচ্ছে বাড়ির জিনিস দিয়ে আর এটা হচ্ছে একদম তৈরি করা জিনিস জাস্ট বের করবে ইউজ করবে ব্যাস হয়ে গেল তো অনেকেই আমার এরকম বন্ধু আছে যারা কিন্তু বাড়ির যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বা হোমমেড বলো সেগুলো ইউজ করতে কিন্তু তাদের একটু প্রবলেম হচ্ছে কারণ তারা বাইরেরও কাজ করে এরকম অনেক ফ্রেন্ড আছে তারা কিন্তু এই বাড়ির জিনিসপত্র দিয়ে তৈরি করে মাস্ক ইউজ করতে পারে না তো তাদের কথাই মন মাথায় রেখে আজকে আমি মার্কেট থেকে কেনা চারকোল পিল অফ মাস্কটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ইউজ করবে কিভাবে পিল অফ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে একদমই দেরি না করে চলো চটপট ভিডিওটা দেখে নিই চারকোল পিল অফ মাস্ক কিন্তু হোয়াইট হেড ব্ল্যাক হেডকে রিমুভের সাথে সাথে স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে তার সাথে সাথে অয়েলকে কন্ট্রোল করে ডেড সেল রিমুভ করে এবং স্কিনকে এক্সফোলিয়েট করবে তোমরা যারা মানে তোমাদের যাদের স্কিন প্রচন্ড অয়েলি তারা কিন্তু এই বিলব মাস্কটা ইউজ করতে পারো কারণ তাদের প্রচন্ড অয়েল কুইক কন্ট্রোল করে এই মাস্কটি এবং এই মাস্কটি ইউজের আগে কিন্তু অবশ্যই স্কিনকে ভালোভাবে ফেস ওয়াশ করে নেবে তারপর তোমরা এই বিলব মাস্কটা অ্যাপ্লাই করবে আর এই পিল অফ মার্কসটা কিন্তু কোনোরকম ভাবেই চোখের পাতাতে এবং আইব্রোতে এবং লিপেতে লাগাবে না তাহলে কিন্তু প্রচন্ড পেন হবে যখন পিল অফ করবে তোমরা যদি ভাবো আমার শুধু নোজের এরিয়াটা ব্ল্যাক হেড আছে শুধু আমি ওই জায়গাটুকু লাগাবো সেটাতেও লাগাতে পারো এবং পুরো ফেসেও এটা অ্যাপ্লাই করতে পারো ভালো করে মিরর দেখে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে কারণ কোনো রকম ভাবে যদি কানের এই পাশে হেয়ারে লেগে যায় এই পিল অফ মার্কসটা তাহলে কিন্তু সেটা যখন পিল অফ করবে তখন প্রচন্ড পেন হবে লাগাবার সময় তো খুব সুন্দর করে লাগিয়ে নেবে কিন্তু যখন পিল অফ করবে তখন বুঝতে পারবে তখন ও বলবে আও কবি তো লাগাচ্ছি আমি খুব সুন্দর করে কিন্তু যখন আমি তুলবো তখন তোমরা দেখতেই পাবে প্রচন্ড পেন হয় কিন্তু হ্যাঁ খুব ভালো কাজ করে পিল অফ মাস্ক কারণ আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে দেখবে তোমরা পরে অল ওভার ফেসে অ্যাপ্লাই হয়ে গেলে এটা যতক্ষণ না ড্রাই হবে বুঝতে পারছো ততক্ষণ এটাকে ফেসেতে অ্যাপ্লাই করে রেখে দিতে হবে তারপর এটা পিল অফ করবে যখন দেখবে এটা ড্রাই হয়ে গেছে পুরোপুরিভাবে তখন এটা পিল অফ করবে তো আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছি আস্তে আস্তে তুলছি কিন্তু তোলার পর বুঝতে পারবে কি লাগিয়েছে খেতে কিন্তু সত্যি এটা খুব ভালো কাজ করে আর তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে যাচ্ছে না যে ব্ল্যাক হেড এবং হোয়াইট গুলো ব্ল্যাক হেডটা তো বোঝাই যায় না কিন্তু হোয়াইট গুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল আমি ক্যামেরাতে জানি না কতটা বোঝা গেছে কিন্তু সত্যি অসাধারণ কাজ দেয় চারকোল ফেস মাস্কটি তোমরা অবশ্যই এটা একবার অ্যাপ্লাই করো স্কিনটাও অনেকটা স্মুথ হয়ে যায় এবং অয়েলকে কন্ট্রোল করে সব থেকে বড় কথা কারণ আজকালকার দিনের এত পলিউশন যে স্কিনটা বাইরে বেরোলেই প্রচন্ড রকম সোয়েট হয় অয়েল বেরোতে থাকে তো এটাকে কন্ট্রোল করবে এবং খুব ভালোভাবে হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডটাকে রিমুভ করতে সাহায্য করবে তোমরা কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করতে পারো আর না হলে তোমরা এই মার্কেট থেকে কেনা পিলক মাস্ক ইউজ করতে পারো দুটোই পেন হয়ে গেলে কিন্তু ফেসটাকে ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে তারপর আবার ভালো করে ট্রাভেল ড্রাই করে যে কোনো একটা টোনার অ্যাপ্লাই করে নেবে তোমরা রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তার পাশে বেল আইকনটাকেও প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে আজকের মতো bye love you take care